আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি and welcome to my life basically নতুন বাসায় আমরা শিফট হয়ে গেছি মানে নিউ অফিসে ফাইভ পিপল আর ওয়াচিং সবাইকে হাই সবাইকে আসসালামু আলাইকুম forty five hello everyone so basically আবার বেসিক্যালি বাই দ্য ওয়ে এগুলো ভ্লগে বলতে বলতে আমার অবস্থা প্রায় শেষ কমেন্টস উইল অ্যাপিল হিয়ার সাতশো ছয়জন দেখতেছে অ্যান্ড এফডি ইব্রাহিম লিখছেন who hello hi from Dhamrai hello তো আজকের লাইফটা এখন যে লাইফটা করা বেসিক্যালি অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে করা লাইফটা কালকে <coughs> কালকে রাত থেকে একটা ভিডিও কালকে রাতেই মেবি হ্যাঁ কালকে রাতে কালকে দিনেই কালকে দিন থেকে একটা ভিডিও যে হয়েছে মিয়ামি অ্যান্ড মায়ামির মাঝখানে একটা পার্থক্য একটা ভিডিও আপলোড হয়েছে মিয়ামির স্টাফরা হয়তো খারাপ ব্যবহার করছে বাট মিয়ামিটা হয়েছে আমাদের না একটা স্পেলিং হয়েছে M I A M I Miami and আরেকটা হয়েছে M A Y A M I Mayami so ওইটার মধ্যে ওই ভিডিওর মাঝখানে যদিও আমার ফেসবুক আইডি নাই আমার ফেসবুক প্রোফাইল নাই আমি ফেসবুকেও নাই আমি ফেসবুক টেসবুক দেখিও না কে কী করে বাট আমি আমার যারা অ্যাডমিন আছে ওদের ফোন দিয়ে হয়তো ভিডিওস আপলোড হয় ফেসবুক থেকে আমি চার পাঁচ দিন নাই সো এখানে mention R S Faim Chowdhury R S Faim Chowdhury R S Faim Chowdhury R S Faim Chowdhury যদিও ফেসবুক নাই তাহলে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ আসতো যে এই এই কাহিনী হইতেছে তো আপনি একটু দেখেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে আপনাদের হোটেলে এরকম কেন বা এগুলা কেন করতেছে স্টাফরা খারাপ ব্যবহার করতেছে এই জিনিসটা নিয়ে তো আমি ওদেরকে এক্সপ্লেনেশন কী দিব যে আমার ইনস্টাগ্রামেও মেসেজ আসছে যেমন একটা মেয়ে একটু আগে মেসেজ পাঠাইছে মেয়ে আমি ভালো না খারাপ এটাকে আপনারা প্রমোট করেন কেন ওয়াই তো আমি বলতে চাই যে মিয়ামি আমাদের না M I A M I যেই ইনসিডেন্টটা হয়েছে যেটা লাস্ট টাইমও হয়েছে বাইকারদের সাথে মিয়ামি অ্যান্ড ওইটা আমাদের না আমাদেরটা হয়েছে মায়ামি যেটা আলেখাচ্ছর কুমিল্লা ক্যান্টনমেন্টের পরে আর ওইটা ক্যান্টনমেন্টের আগে মিয়ামি তো খাচ্ছর আমাদেরটা তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্যই আজকের আমার লাইভে আসা অ্যান্ড সবাইকে hello hi from me and যারা লাইভটা দেখছেন কাইন্ডলি এই জিনিসটা শেয়ার করে দেন কারণ আমাদের ফ্যামিলি আমার জন্মের আগ থেকে হোটেল বিজনেস করে থাকে কুমিল্লায় অ্যান্ড কুমিল্লায় হোটেল বিজনেস বলতে গেলে আলেখাচ্চরের পাশে যে মায়ামি জমজম নূরজাহান নূরজাহান রাস্তার উল্টা পাশে যে বড় মায়ামি যেটাতে আমার বোনের বিয়ে হয়েছে এগুলো সবই আমার মামার এগুলো সবগুলোর মালিকই একজন অ্যান্ড এই জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই যে বাইকারদের জন্য আমাদের রেসপেক্ট অনেক বেশি যদিও জানে তাদের ভাগিনা একটা বাইকার তো ভাগিনার জন্য অলওয়েজ তারা এই ব্যাপারটার দিকে খেয়াল রাখে যে বাইকার আসে বা যে বাইকগুলো নিয়ে আসে কারণ আমি যখন কোনো জায়গায় ট্রাভেল করতে যাই যেমন বাইক নিয়ে ট্রাভেল করতে যাই মনে করেন বাইকের ভ্লগ বাইকে ট্রাভেল করতে যাচ্ছি তো আমার জিনিসপাতি অনেক বেশি থাকে অ্যাট ফার্স্ট আমার গ্লাভস আমার জ্যাকেট আমার এই জায়গায় একটা ব্যান্ডানা পেঁচানো থাকে আমার হেলমেট তো বাইকাররা যখন ট্রাভেল করে আবার ছোট একটা ব্যাগ এগুলো সবসময় যখন আমরা বাইকে কিন্তু আমরা রেখে আসতে পারি না গাড়িতে থাকলে গাড়ির ব্যাগ ডালা থাকে তো বাইকে রেখে আসতে পারি না তো এই জিনিসগুলো আমরা হোটেলের মধ্যে নিয়ে যাই তো এটাতে কোনো প্রবলেম নাই আমাদের মায়ামির ক্ষেত্রে কোনো প্রবলেম নাই জমজমের ক্ষেত্রেও কোনো প্রবলেম নাই নতুন মায়ামি টু এর ক্ষেত্রেও কোনো প্রবলেম নাই এই জিনিসগুলো প্রবলেম নাই যদিও তাদের ভাগিনা বাইকার দ্যাটস ওয়াই অ্যান্ড আমি আরেকটা ফেসিলিটি সবসময় বলে দিচ্ছি যে কুমিল্লার যে হোটেলগুলো ওগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সবসময় আমার তরফ থেকে থাকবে আপনাদের জন্য যারা বাইকার্স আছেন তো লাস্ট যে ভিডিওটা হওয়ার পরে আমার এই লাইভে এসে এক্সপ্লেনেশন দেওয়া লাগলো আমি ফেসবুকে স্ট্যাটাস দিলেও পারতাম বাট আমার ফেসবুক আইডি নাই তো পেজে খুব তেমনভাবে স্ট্যাটাস দেওয়া হয় না অ্যান্ড আমি ফেসবুক থেকে একটু দূরে আসি অ্যান্ড যারা বাইকার ব্রাদার্স আছেন কারণ আমাদের রক্ত তো একটাই বাইক চালাই স্টার আমি স্টান করি হয়তো আপনারা বাইক চালান আমি বাইক রাইড একটু কম করি অ্যান্ড আসলে আমার শীতের কারণে আর কি অ্যাসপ্রে প্রবলেমের কারণে আমার বাইক রাইড থেকে একটু আপাতত একটু ব্রেকে আসি তো আমি নেক্সট যখন বাইকে যাই সব সব জেলায় আমি সব জেলার ক্ষেত্রেই বলতেছি যে আমরা বাইকেই কিন্তু ট্রাভেল করি অ্যান্ড বাইক চালানোর আমাদের একটা ফিল আছে অ্যান্ড আমাদের জ্যাকেট ট্যাকেট অনেক বেশি থাকে এটা স্বাভাবিক এটা বলতে হবে যে আমাদের অনেক কিছুই আছে যে আমরা এগুলো নিয়ে ট্রাভেল করি আমাদের অনেক লাগেজ গাট্টি গুছতে এগুলো তো আমরা রাস্তায় ফেলে রেখা বাইকে রেখে তো আমরা হোটেলে খেতে যাব না এগুলো তো সাথে নিয়ে যাব না এটা নর্মাল একটা ব্যাপার তো আপনাদের সাথে এই জিনিসটা ক্লিয়ার করা অ্যান্ড যে ভাই ভিডিওটা পোস্ট করছেন আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই যে ভাই আপনি একটু পিন করে দেন যে এটা আমাদের না কারণ এটার মধ্যে আমি দেখলাম পাঁচশো বাষট্টিটা কমেন্টস হ্যাঁ অ্যান্ড ভিডিওটার ভিউজ সামথিং আড়াই লাখ পাঁচশো বাষট্টির মধ্যে দেড়শো মানুষই মনে করেন K R S frame Chowdhury mention করছে অ্যান্ড যারা আছে আমার গালি টালি দেয় ওরাও দিছে আর কি তো এইটাই আসলে আম এ কে যেন আসছে হাই হ্যালো আচ্ছা সরি কমেন্টগুলো আসতেছে না বাট আমি অনেকের কমেন্ট পড়তে পারলাম না আমি অনেকের কমেন্ট পড়তে পারলাম না দ্যাটস ওয়াই সরি আচ্ছা টিয়ারেক্স লাইফটা কি চলতেছে দেখতো four K four point three K people watching but comment আসে না আর ভাই একটা ফোন দে আমাদের তোরা সবাই এখানে তো আমাদের আমার থেকে যদি কোনো ভুল টুল হয়ে থাকে রিয়েলি সরি অ্যান্ড আমি আবারও এক্সপ্লেন করতে চাই মিয়ামি আমাদের না মায়ামি অ্যান্ড আমার ফ্যামিলি থেকেও ফোন আসছে আমার ভাইরা কাজিনরা ফোন দিছে যে এটা একটু ক্লিয়ার করে দাও যে এই ব্যাপারটা সবসময় বাইকারদের জন্য ফোন আসছে সাউন্ড অফ না বাইকারদের হ্যাঁ, জন্য আপনাদের বাইকার বলেন বা আমার যারা সাবস্ক্রাইবার্স আছেন আমি সবসময় ফোন দিয়ে বলে দিই যে ভাই ওদেরকে ডিসকাউন্ট করে দেন আমি সবসময় বলি অ্যান্ড আমি কুমিল্লার ছেলে অ্যান্ড কুমিল্লা নিয়ে কিছু বললে এটা আমার একটু গায়ে লাগে তো আশা করি কুমিল্লার মানুষজন অনেক ভালো আমার মতো তাই না সো কুমিল্লা খারাপ না সব দিক থেকে খারাপ না আমি এটাই বলবো সব দিক থেকে কিন্তু কুমিল্লা খারাপ না যে আপনারা কোন দিকে আমরা হয়তো কিছু কিছু মানুষ ভুল করে বাট তাই বলে যে পুরো কুমিল্লা খারাপ ব্যাপারটা কিন্তু তেমন না স্যার আমি লাইভে অনেক মানে ওনার লাইভে আমি অনেক কমেন্টস দেখতে পেলাম বাট আমি রিচ করতে পারলে আমি আর একটু বেটার হইতো তাই আমি লাইভে জানাই দিলাম ব্যাপারগুলো অ্যান্ড সবাই সব দিক থেকে দেখতেছেন আমি ফোনে <laughs> দেখতে হইতেছে কারণ এটাতে আসতেছে না জানি না কি প্রবলেম হয়েছে love from Cox's Bazar thank you so much and Dhaka Chittagong হাইওয়েতে আমরা যে ওই পাশের যে মায়ামি টু ওইটার মধ্যে পর্যন্ত আমাদের ডিটেলসে দেওয়া আছে Dhaka to Kandy any kind of problem contact with Mayami Mayami to so এটা পর্যন্ত আমাদের ইনশিওর করা বাইকারদের জন্য অ্যান্ড মায়ামি টুতে তো আমার বাইকিং পোস্টার পর্যন্ত লাগানো যেটার মধ্যে আমার তিনটা যখন বাইক ছিল জি সিক্স লাগানো ছিল কারণ আসে আসে অনেক কমপ্লেন আসে অ্যান্ড আমরা সবসময় কুমিল্লা যাই অ্যান্ড আমাদের রুটটা সবসময় ঢাকা এবং হাইওয়েতেই হয় তাই এইটাই করা এই টু ইন্টার সরি লাভ ফ্রম নাটো thank you love from Dhaka Keraniganj তো কাইন্ডলি সবাই ভিডিওটা যারা আমার কুমিল্লার ভালোবাসার মানুষজন আছেন সবাই কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন আর একটা মানুষ ভুল করছে হয়তো তারে বলতে পারেন বাট ফুল কুমিল্লা না এটাই হে ফাইম বেয়া হ্যালো অ্যান্ড আরেকটা হ্যাঁ অনেক দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে যারা কক্সবাজার যান তারা ভিজিট করতে পারেন অ্যান্ড কিছু হইলে ক্যাশে যে আমাকে ধরা দিতে পারেন কোনো প্যারা নাই আমি অলওয়েজ আপনাদের পাশে আছি মায়ামি আপনাদের পাশে আছে এটাই আমার কেউ গালে টালে দিয়েন না <laughs> কারণ ওই ওটার মেনশনে অনেক মেনশন আসছে তো আমি যদি এখন এদিক দিয়ে ঢুকে দেখাতে পারতাম তাই হয়তো আমাকে দেখাইতেছে আরও সবাই লাভ ফ্রম পাবনা আসসালামু আলাইকুম love from Dohar Nawabganj love from Savar thank you কাকুল love from south Noakhali love from Kishoreganj love from Satkhira and ইনশাল্লাহ ব্লগ করতে যাব আবারও ঢাকার বাহিরে সবাই দোয়া রাখবেন অ্যান্ড আজকে আমার চাচাতো ভাই যে হৃদয় আপনার ব্লগে দেখছিলেন লাস্ট ফ্যামিলি ব্লগে হৃদয় ও আজকে সৌদি আরব চলে গেছে উদয় উদয় টু ইয়ার্স আগে ওরে ও গেছে ওরে নামাইতে গেছি এয়ারপোর্ট অ্যান্ড এখন টু ইয়ার্স পরে হৃদয় গেল সো নেক্সট আমিও চলে যাব ইউ uh, মিঙ্গল কয় নেটের প্রবলেমের কারণে একটু বাফার বাফার হইতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অ্যান্ড দোয়া করবেন আমাদের জন্য অ্যান্ড আমাদের পরিবারের জন্য আর হ্যাঁ একটা কথা বলতে চাই যে সাবস্ক্রাইবার্স কিন্তু one point one four M হয়ে গেছে মানে এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার যা দেখলাম এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার্সের জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ বারো লাখ হয়ে যাবে এই মান্থের মধ্যে যদিও বার্থডে মান্থ বলে কথা মানে বাসের মাস আর কি আমার জন্য love from Joypurhat love from Mymensingh love from Sylhet thank you thank you guys love you and Miami আমাদের না আমাদের মায়ামি এগেইন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম